আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ সম্মানিত একজন ভাই এনডিএ থেকে প্রশ্ন করেছেন যে বিদাত কাকে বলে কখন কোন কাজকে বিদাত বলে আখ্যান করা হবে উত্তর হলো যে বিদাত শব্দ হলো অর্থাৎ বেদাতের আবেদনিক অর্থ হলো কোনো নতুন কিছু আবিষ্কার করা শরীয়তের পরিভাষায় কোরআন ও সহি সন্ন্যায় নাই এমন কোনো কাজকে এবাদত মনে করে বা আল্লাহর নৈকট্য লাভের আশা মানে উপায় মনে করে করা যে কোনো কাজে যে কোনো এবাদত উপাসনা বন্দিকে যেটা করানো সহি সন্ন্যায় নাই এমন কোনো এবাদত উপাসনা বন্দিকেই আল্লাহর নৈকট্য লাভের আশায় করাটা হলো বিদাত এই জন্য আল্লাহ রসুল মান আহদা সাফি আমরিনা হাদা মা আলাই সেমিন হুফা রদ্দুন যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে এমন কোনো কিছুর আবির্ভাব ঘটালো এমন কিছু যদি বের করলো যা আমাদের শরীয়ত পক্ষ থেকে স্বীকৃত নয় সেটা প্রত্যাখ্যানযোগ্য ওটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ তার আলাদা তাই অবশ্যই বাবারা বলবেন যে যে কোনো সময় যখন যে কোনো এবাদত কোরআনও সহি সন্ন্যায় পাওয়া যাবে না এটাই আমরা বেদাত বলে আখ্যায়িত করবো যেহেতু এটা কোরআন সহি সন্ন্যার বহির্ভূত কাজ তাই আমরা এগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ